টাকলাকে নিয়ে আমার একটি ছোট্ট কবিতা কবিতার নাম টাকলার ছাদে মাল নাই লিখেছেন আমি নিজে এম এন সানোয়ার কি বলো বাছা তুমি তো টাকলা চাচা তোমার ছাদে নাই মাল তুমি ছিঁড়তে পারবা না কারো বাল বলেছেন তোমাদের বিশ্বকর্মা তুমি নাকি মহাবিজর্মা কৃষ্ণ ডাকিয়া বলে ওরে একটা গাব গাছের গোড়া এনে টাকলার পাছায় দে না ভরে ফেটে যাক পাছাওর ছিঁড়ে যাক চামড়া তাতে কিছু যায় আসে না কারণ এমন জঘন্য টাকলাকে দেখি কেউ ভালোবাসে না নমরুদ গেল আবু জাহেল গেল গেল ফ্রাউনের পাল ইসলামের ক্ষতি করতে পারেনি কেউ টাকলা তুই কি চ্যাটের বাল ধন্যবাদ